আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুলে উত্তাল সাগর চট্টগ্রাম বন্দরে ছয় নম্বর সতর্ক সংকেত এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে চট্টগ্রাম বন্দরে ছয় নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এদিকে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এ সতর্কতা জারি করেছে এর আগে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে চার নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল সুদূর প্রশান্ত মহাসাগর সৃষ্টি উষ্ণমণ্ডলীয় ঝড় মাতামো গত অক্টোবরের শেষে ভিয়েতনাম হয়ে স্থলভাগে উঠে আসে সেই ঘূর্ণিবায়ুর অবশিষ্ট অংশ ইন্দোনেশিয়া পেরিয়ে ভারত মহাসাগরে এসে আবারও নিম্নচাপের রূপ নেয় বারবার দিক বদলে নিম্নচাপটি আবার শক্তিশালী হয়ে ওঠে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এসে বুধবার রাতে তা ঘূর্ণিঝড়ের রূপ নেয় তখন এর নাম দেওয়া হয় বুলবুল আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে ঘূর্ণিঝড় বুলবুল ক্রমেই শক্তি সঞ্চার করে ভয়াবহ আকার ধারণ করছে শুরুর দিকে ঘূর্ণিঝড়ের বাতাসের গতি ছিল ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার শুক্রবার দুপুর থেকে এটির শক্তি ক্রমেই বাড়তে থাকে বুলবুল ইতিমধ্যে দ্বিতীয় ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে উন্নতি হয়েছে এটি এখন আঘাত হানলে একশো তিরিশ কিলোমিটার বেগে বাতাস বইবে যে বাতাসে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যেতে পারে তবে রোববার ফের শক্তি কমে প্রবল ঘূর্ণিঝড়ের ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম রূপ পেতে পারে বুলবুল তারপর ধীরে ধীরে আরও শক্তি হারিয়ে এগারো নভেম্বর ফের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ